চোখে উড়ি উড়ি নাকি বাতে দে আগুয়া মায়ারে নিশুকা যোগী মন মামার দুটি মনে কেটি প্রাণ তোমার মূর প্রেমর মিলন জ্ঞানী সদ দেদা মরম খানি দিন তোমার দেহত সপোন আঁকি দিন প্রতি পদকত